আমারে হাত যেন ওমরের হাত হয় আমারে মুখ যেন হাসানের মুখ হয় আমারে হাত যেন ওমরের হাত হয় আমারে মুখ যেন হাসানের মুখ হমারে আমারে অন্তর জীবন ভ আমারে অন্তর সারাটি জীবন ভর যেন আবু বকরের ইমানটুকু ধরে রয় আমারে হাত যেন ওমরের হাত হয় আমারে মুখ যেন হাসানের মুখ হয় আমারে দুপা যেন বিপ্লবের ময়দানে সমুখে মোরে নেটে নে আমারে দুপা যেন বিপ্লবের ময়দানে সমুখে মোরে নেটে নে বাতিলের মুখোমুখি শক্তি আর সাহসে এ কণ্ঠ আমার যেন তোমার ডাক দিয়ে যায় আমারে হাত যেন ওমরের হাত হয় আমারে মুখ যেন হাসানের মুখ আমারে শিরখানা ভালোবাসা ভক্তিতে নুয়ে পরে বারবার সিজ দাতে আমারে শিরখানা ভালোবাসা ভক্তিতে নুয়ে পরে বার বার দাতে প্রভু মালিক তুমি এমিনতি করি আমি চিরদিন সেই শির নির্ভয়ে যেন চুর প্রভু মালিক তুমি এ মিনতি করি আমি চিরদিন সেই শির নির্ভয়ে যেন উচুর আমারে হাত যেন ওমরের হাত হয় আমারে মুখ যেন হাসানের মুখ হয় আমারে হাত যেন ওমরের হাত হয় আমারে মুখ যেন হাসানের মুখ হয় আমারে অন্তর সারাটি জীবন ভর আমারে অন্তর সারাটি জীবন ভর যেন আবু ইমান ইমানটুকু ধরে রয় আমারে হাত যেন ওমরের হাত হয় আমারে মুখ যেন হাসানের মুখ হয় আমারে হাত যেন ওমরের হাত হয় আমারে মুখ যেন হাসানের মুখ হয় আমারে মুখ যেন হাসানের মুখ হয়